আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক একের পর এক রুগী আসছেন সুস্থ হচ্ছেন ভালো হয়ে আবার চলেও যাচ্ছেন আমার পাশে নিয়ে এসেছি আজকে আরেকজন পেশেন্টকে গত কিছুদিন আগে যখন উনি আমাদের এই ডিপিআরসি হসপিটালে ভর্তি হন ঠিকমতো সোজা হয়ে হাঁটতে পর্যন্ত পারছিলেন না খুবই কষ্ট হচ্ছিল ওনার হাঁটতে আজকে উনি চলে যাবেন কেমন আছেন উনি এই কিছুদিনে কেমন ট্রিটমেন্ট হয়েছে পুরো বিষয়টা একটু আমরা একটু জানবো ওনার কাছ থেকে দর্শক একটু কথা বলি তার আগে একটু পরিচিত হয়নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনার নামটা যদি একটু বলেন জাকির হোসেন জাকির হোসেন স্যার বাসা কোথায় আপনার বাসা তো ফেনীতে কাছে ফেনীতে ফেনী কোথায় স্যার ফেনী সদর সদরে স্যার এই ডিপিআরসি হসপিটালে আপনি ভর্তি হয়েছিলেন আমাদের দর্শকদের জন্য যদি একটু বলতেন যে কি সমস্যা নিয়ে আপনি ভর্তি হয়েছিলেন এখানে তো আমার পায়ের ব্যথার জন্য আমি ভর্তি হয়েছিলাম আচ্ছা পায়ে ব্যথা বলতে সেটা কি পায়ের গোড়ালিতে নাকি হাঁটুতে ব্যথা ছিল না হাঁটুর নিচে হাঁটুর নিচে পায়ের গোড়ালির উপরে আচ্ছা আমি কিছুক্ষণ হাঁটলে পাঁচ সাত মিনিট দশ মিনিট হাঁটলে জিনিসটা অবশ হয়ে যাবে আচ্ছা তখন আমি পড়ে যাওয়ার মতোই ছিল আর কি এটা কতদিন থেকে এই সমস্যাটা এই সমস্যাটা মনে করেন দু তিন বছর ধরে হয়েছে তার আগে তো আপনি সুস্থ ছিলেন ভালো ছিলেন স্বাভাবিক হাঁটাচলা সব কিছু করতে পারতেন হ্যাঁ, কোনো সমস্যা তখনও আপনার এই ব্যথার জন্য অপারেশন করা হয়েছে অনেক কিছু করা হয়েছে অনেক জায়গায় গেছি আচ্ছা বহু টাকা নষ্ট করছে কোনো ফল ফল আচ্ছা আমরা জানি মাঝখানে আপনি আবার স্ট্রোক করেছিলেন হ্যাঁ মাঝখানে আবার আপনাদের বাসায় বা ডাক্তারের বাসায় বলেছে আমাকে আমি স্ট্রোক করছি এটা কতদিন আগের ঘটনা এটা যেমন গত কোরবানি জামার টাইম হয়েছিল আচ্ছা সো এই স্ট্রোক করার কারণে তো শারীরিক কোনো রকম প্রবলেম যে এক পাশ অবশ হয়ে যাওয়া এরকম না এরকম কোনো কিছু হয়নি আচ্ছা সো আপনার এই পায়ের ব্যথার জন্য আপনি অপারেশন পর্যন্ত করেছিলেন সেই অপারেশনটা আপনার সাকসেসফুল হয়নি না যেই ব্যথা সেরকমই আপনার থেকে গেছে তখন আমি চিন্তিত আর কি কি ব্যবহার অপারেশন করলো কিছুই পেলাম না তখন ডাক্তার অফিসে দূরে যায় এই হাসপাতাল যায় হাসপাতাল যায় আচ্ছা মেডিসিন বিশেষজ্ঞ কাছে যাই একজনে এক উপমা দেয় এমনি চলে এমনি এই অবস্থা পরে আমার এক লোক এখানে আসছে ও বলছে কাকা আপনি ওখানে যান ওখানে গেলে হয়তো বা ভালো হতে পারে মানে আপনার পরিচিত একজন যিনি ডিপিআরস হসপিটালে চিকিৎসা করেছিলেন হ্যাঁ আচ্ছা ওর ওয়াইফ নাকি ভালো হয়েছে তখন আমি সুবাদে এখানে আসছি আর কি সোজা হয়ে যে হাঁটবেন সেটা আপনি পারছিলেন না খুবই ধীরে ধীরে ধীরে ধীরে হ্যাঁ, তখন ধীরে ধীরে হয়েছে হ্যাঁ। এখন একটু উন্নত হয়েছে সেটা আচ্ছা। বলা যাবে না যে উন্নত হয় নাই আচ্ছা হয়েছে কতদিন স্যার আজকে এই ডিপিএস হসপিটালে আজকে কতদিন ভর্তি হবে আজকে বারো চোদ্দ দিন হবে বারো থেকে চোদ্দ দিন হবে সো আপনি দেখেছেন যে আগের থেকে এখন ডেভেলপ করেছে উন্নত হয়েছে এখন হ্যাঁ। হাঁটা চলাটা প্রথম দিন যেভাবে হাঁটতেন তার থেকে অনেক ভালো করে হ্যাঁ এখন এখন চলে গেলে বা মেডিসিন বন্ধ হয়ে গেলে কি হয় সেটা তো আমি জানি না আচ্ছা কিন্তু ওভারঅল এখন পর্যন্ত আপনি যত হাসপাতালে আছি এখন পর্যন্ত মনে লাগাচ্ছে একটু ভালো আছি আচ্ছা তো আপনি কি স্যার এমনি আশা করেন যে কিছুদিন যদি আপনার পক্ষে থাকা সম্ভব হতো বা তাহলে হয়তো আরেকটু ভালো হতো সেটা কি আপনার মনে হয় স্যার এটা হয়তো বা হতে পারবো সেটা আমি সঠিক বলতে পারবো এমনি স্যারের চিকিৎসা সম্পর্কে যদি একটু বলেন যে স্যারের চিকিৎসাটা কেমন স্যারের চিকিৎসাটা ভালো যে স্যার অন্য অন্য ডাক্তার কাছেও কিছু দেখি স্যার যেভাবে মনে করেন এটা রোগীর কথা মন দিয়ে উনি শুনে এটা রোগীকে বুঝায় আপনি এমনি করেন এমনি করেন জাস্ট ওনার এদিক দিয়ে ভালো আছে আচ্ছা মানে একটা দীর্ঘ সময় উনি সময় প্রদান করেন সময় দেন এবং মনে করেন জিনিসটা উনি ওয়ার্ড আসে নিজের রোগীকে দেখেন টাইম টু টাইম উনি এসে এসে তার প্রত্যেকটা পেশেন্টকে উনি হ্যাঁ, দেখেন সময় মতো উনি মনে করেন আসছে যা কয়েকজন রুগী আছে রুগীদের সাথে কথা বলতেছে আপনার কি সমস্যা আপনার কি সমস্যা এগুলো বলতেছে এবং দীর্ঘ সময় বসে বসে হ্যাঁ। পুরো জিনিসটা উনি দেখেন এগুলো জানার পরে উনি আবার বলে ওয়ার্ডে নিয়ে আসো বা আমাদেরকে যারা থেরাপি দিয়ে ব্যায়াম করা হ্যাঁ। প্রতিদিন কতবার করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো স্যার আমাকে তিনবার প্রতিদিন তিনবার করে দেয় সকালে দুপুরে রাতে আচ্ছা সো এই তিনবার করে ট্রিটমেন্ট পাওয়ার কারণে আপনি এখন দেখছেন যে আগে থেকে অনেকটুকু বেটার ভালো করে আপনি হাঁটা চলা এটা তো ব্যায়াম ব্যায়াম তো চিকিৎসাটাই তিনবার যেটা বলি যেটা ব্যায়ামে হয় ব্যায়ামে হচ্ছে ইলেকট্রিক থেরাপি দেওয়া হয় যেমন মনে করেন ম্যাগনেটিং করে সুই দিয়ে করে অনেক কিছু করে আচ্ছা। ওনাদের ইয়া ওনারা করে যাচ্ছে আপনি তো বলেন যে তেরো চোদ্দ দিন আপনি ডিপিএস হসপিটালে ভর্তি আছেন তো আপনার রুমে তো আরো অনেক মানুষ ছিল তাদেরকে কেমন দেখছি আশপাশে যারা ছিল না আমি বললাম না স্যার সবাইকে জিজ্ঞাসা করে পরে পরে মনে করেন ডান প্রান্ত থেকে বাম প্রান্ত যায় বাম প্রান্ত থেকে ডান প্রান্ত আপনার কি সমস্যা আপনার কি সমস্যা কি হয়েছে কি জন্য আসছিলেন এটা হয়েছে এটা হয়েছে না সব কিছু জিজ্ঞাসা টাইম সব কিছু দেখেন স্যার অন্যান্য রুগীরা কেমন সুস্থটা হতে দেখেছেন কেমন তাদেরকে তাদের তারা তো এখন বলতেছে তারাও ভালো আছে আচ্ছা ব্যথা মুক্ত অনেকেই হয়ে গেছেন যারা হ্যাঁ। ব্যথা নিয়ে এসেছেন স্যার অসংখ্য মানুষ আছেন আপনি যেরকম একটা মানুষের কথা শুনে আপনি এসেছেন এই ডিপিআরসি হসপিটালে উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ আছেন যারা ক্যামেরার পাশে আছেন তাদের জন্য যদি আপনি কিছু বলেন স্যার যে সবাই যে মনে করেন এটা তো রোগ তো মানুষের হবেই জি ভালো করার বালিগুলো আল্লাহ অবশ্যই অবশ্যই ওনারা ডাক্তার সাহেব এটা উচিলা জি এই সুবাদে মনে করেন যার যেটুক আছে ডাক্তার সাহেব নিজে আসে জি জি উনি একদিন পর দুদিন পর বা আসে ডাক্তার সাহেব আসি রুগীর সাথে আলাপ করে জি জি কি সমস্যা কেন কি সমাধান দিতে পারি কোথায় ব্যথা ছিল কি ছিল বা আমার হাড়তে ব্যথা ছিল কোমর আসছে কোমর ছিল বা ফিটে আসছে এগুলো বললে উনি মোটিভাই করে জি জি মোটিভাই করে জিনিসটা লোকজনকে বলে এটাকে এটা করো এটাকে এটা সারিয়ে করি আলহামদুলিল্লাহ আমারও এরকম হয়েছে আলহামদুলিল্লাহ স্যার এখন তার মানে আপনি মোটামুটি ইনশাল্লাহ ঠিক আছে দর্শক শুনলেন এরকম হাজারো ঘটনা আছে আবারও আসবো আপনাদের কাছে দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি অচেরি সম্পূর্ণভাবে সুস্থ থাকেন ভালো থাকেন এমনটাই এবং সুস্থ স্বাভাবিকভাবে হাঁটাচলাটা করতে পারেন নিজের কাজগুলো উনি নিজে করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম